আপনাদের বিশেষ একটা ফোন সম্পর্কে জানাবো এবং ফোনের দাম ফোনের বিশেষ একটা সেটিংস এবং ফোনের বিভিন্ন সব কিছু মোটামুটি কয়েকটা ফাংশন সম্পর্কে জানানোর চেষ্টা করব যেটা খুবই অ্যাট্রাকটিভ খুবই ভালো একটা ইয়ে ফোনের ক্ষতি কম হয় যে ফাংশনটা ব্যবহার করলে তো দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট ইলেভেন পেলে একটা ফোন গতকাল নিয়ে আসছি যেটার ব্যাটারি এমপিয়ার হচ্ছে ছয় হাজার আর র্যাম চার চার জিবি ফোন স্টোরেজ চৌষট্টি জিবি তো এই ফোনটা যদি আমি এই ইনফিনিক্সের ওয়েবসাইটে চলে যাব তো আমরা ফোনটা খোলার চেষ্টা করি ফোন ফোনটা এখানে কি দিয়েছে যে মেমো এটা ফ্রেন্ডস টেলিকম দাম নিছে এগারো হাজার একশো পঞ্চাশ টাকা যেটা মার্কেট প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা এটার মার্কেট প্রাইস আর দিয়েছে এখানে একটা চার্জার আর একটা ওয়ারেন্টি কার্ড যাই হোক সবই থাকে এর ভিতরে আমরা যেটা দেখব বা যেটা দেখাতে চাই সেটা নিয়ে আলোচনা করি এখন এই ফোনটা ফাংশন দেখাতে চেয়েছি সেটা হচ্ছে ফোনের যে সাইডে পাওয়ার বাটন থাকে এই পাওয়ার বাটন চাপ দিলে ফোনের আয়ু কমে যায় অথবা ফোনটা দ্রুত নষ্ট হয় তো আমরা পাওয়ার বটন ছাড়া কীভাবে ফোনটা চালাতে পারি ফোনটা অপারেট করতে পারি এটার একটা সহজ একটা সমাধান দেখাবো সহজ একটা ফাংশন আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা চলে যাচ্ছি সেটিংসে ফোনটা অন করে নর্মালি এভাবে থাকে আমরা চলে যাচ্ছি ফোনের সেটিংসে সেটিংসে এই যে সেটিংস সেটিংসে টাচ করার পরে আমাদের এখানে my phone Infinix Hot eleven play এটা যদি আমরা টাচ করি তাহলে এখানে হট ইলেভেন প্লের কি আছে কি না আছে এভরিথিং আমরা জানতে পারবো যেটা হচ্ছে ফোর জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রম এটা কিন্তু এখানে লেখা আছে দেখা যাচ্ছে এটা এখানে এই যে দেখা যাচ্ছে আর এখানে তেরো এম ডুয়েল ক্যামেরা আর ফ্রন্টে হচ্ছে এইট মেগাপিক্সেল আর এখানে সিপিউ তারপরে এর যে স্ক্রিন রেজুলেশন এমপিআর ছয় হাজার এমপিআর ছয় হাজার এম্পিয়ার মানে বিশাল ব্যাপার কিন্তু ছয় হাজার এমপিয়ার যথেষ্ট দুই দিনে দুই দিন সারা একদিনে ইউজ করে শেষ করা যায় না আমি দেখেছি আমি অনলাইন আমি সারাদিন ইউটিউব বা অনলাইনে কাজ করে সারাদিনে এই ফোনের ছয় হাজার এমপিয়ার ব্যাটারির শেষ নামানো মুশকিল করা যায় না চব্বিশ ঘন্টায় হয় না শেষ হয় না তো যথেষ্ট ব্যাটারি থাকে আর নর্মালি যদি যারা নর্মালি ইউজ করে তারা দুই তিন দিনে চার্জ দেওয়া লাগবে না অ্যান্ড্রয়েড ফোনে দুই তিন দিন চার্জ না দেওয়া মানে কি বিশাল ব্যাপার আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন এলেভেন ওপরে ডান সাইডে দেওয়া আছে এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে যেটা মোড়কের গায়ে লেখা আছে সেম জিনিসগুলো এখানে ডিজিটালি লেখা আছে ফোনের অ্যাবাউটে তো আমরা যে ফাংশনটা দেখতে চাচ্ছি যে ফোন কিভাবে বাটন না চাপ দিয়ে আমরা ফোন অপারেটিং করব। তাহলে লাইট জ্বলবে কীভাবে যদি কোনো বাটন না চাপ দিই তাহলে লাইট জ্বলবে কিভাবে কথা হচ্ছে বা অন হবে অন অফ করব কিভাবে এখন এখানে আমরা সেটিংসে আসার পরে স্কোর করে আমরা নিচে যাব নিচে যেয়ে স্পেশাল ফাংশন স্পেশাল ফাংশন এই অপশনটা আমরা ঢুকবো এই অপশনটা ঢোকার পরে এখান থেকে অ্যাকশন টু গ্যাস্টার এই অপশনে ঢুকবো এই অপশনে ঢোকার পরে আমার এখানে ট্যাপিং ওয়াক নামে একটা অপশান আছে এই tapping off double click to open or close the screen এটা হচ্ছে অফ থাকে আমি এটা অন করেছিলাম আগেই এটা অফ থাকে এটা অফ থাকলে সুবিধা কি আর অন থাকলে সুবিধা কী অফ থাকলে হচ্ছে স্ক্রিনের উপরে যদি আপনি যে কোনো একটা আঙুল দিয়ে ঘন ঘন দুইবার ট্যাপ করেন বা টাচ করেন তাহলে স্ক্রিনের লাইটটা জ্বলে যাবে তো স্ক্রিনের লাইটটা জ্বলে গেলে তখন আপনি আপনার পাসওয়ার্ড অথবা যে প্যাটার্ন অথবা স্লাইড চেঞ্জ করে বা আপনার ফেস লক ফেস দিয়ে আপনি লক খুলতে পারবেন যার ফোনে যেভাবে দেওয়া আছে তো আমরা ট্যাপিং অকে চলে গেলাম চলে গিয়ে এখানে যে ফাংশনটা আছে এটা অন করে নিলাম এই যে ছবিতে যে যেমনটা দেখতে পাচ্ছেন সেম তো এখান থেকে আমরা চলে আসলাম এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং ইয়ে আছে আপনার অনেক সময় আমাদের স্ক্রিনশট নিতে হয় তো স্ক্রিনশট নিলে এখানে তিন আঙুল যেমনটা দেখতে পাচ্ছেন ছবিতে তিন আঙুল ধরে যদি টান দেওয়া হয় তাহলে আমার স্ক্রিনশট হয়ে যাবে তো এটা অফ থাকে এটা এভাবে অন করে নিতে হবে আর একটা ভালো একটা অপশান আছে যদি আমি কোনো বাটন অথবা আমি আমার ফোনে কল আসলো আমি রিসিভ করলাম না রিসিভ না করে আমি কীভাবে কথা বলতে পারি এটা হচ্ছে ফোনটা নর্মালি আসবে এরকম থাকবে যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ফোনটা হাতে নিয়ে কানে ধরবেন আপনার এটা কলটা রিসিভ হয়ে যাবে অটোমেটিক তো এই রাইজ টু ইয়ার এই অপশনটা অফ থাকে নর্মালি অফ থাকে ফোন যখন নতুন কেনা হয় এটা অফ অন করে নিতে হবে তাহলে এই অপশনটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনি ডাবল টাচও করবেন না আপনার ফোনটা আপনি লাইট জ্বলবে কিভাবে অন হবে কিভাবে যেটা প্রথমে আমরা দেখেছি যে ডাবল টাচ করে কিভাবে ডাবল ট্যাপ বা ডাবল টাচ করে কিভাবে আমাদের ফোনের স্ক্রিনে লাইট জ্বলে বা স্ক্রিনটা অন হয় বাটন না চাপ দিয়ে তো এখন দেখব যে এখন জানবো যে কিভাবে ওই ডাবল টাচ না করেও ফোনটা ফোনের স্ক্রিনে লাইট আসে অথবা আলো জ্বলে তো বা অন হয় তো ফোনটা এই এখানে স্মার্ট স্ক্রিন অন এই যে অপশানটা আছে স্মার্ট স্ক্রিন অন এটা নর্মালি অফ থাকে আমাদের এই অপশানে যেতে হবে গিয়ে জাস্ট এখানে অফ আছে এটা অন করে দিতে হবে অন করে দিলেই শেষ কাজ শেষ এখন আমরা দেখব যে আমি যে তিনটা চারটা অপশান চালু করেছি আসলে কাজ করে কি না এক নম্বর ডাবল ট্যাপ করলে আমার ফোনটা লাইট জ্বলবে সাপোজ আমি টেবিল উপরে রেখে দিলাম ডাবল ট্যাপ করার পরে লাইট জ্বলে কি না দুই নম্বর তিন আঙুল দিয়ে টান দিলে আমার স্ক্রিনশট হয় কি না চার নম্বর ফোনটা টেবিল উপরে আছে অথবা যে কোনো এক জায়গায় আছে ওখান থেকে জাস্ট ফোনটা হাতে ওঠালে আমার ফোনে লাইট জ্বলে কি না আমরা পরীক্ষামূলকভাবে দেখব তো এখন পরীক্ষামূলকভাবে এটা আমরা দেখে তারপর আবার তো ফোনটা আছে এখানে সর্বপ্রথম আমি এখানে আঙুল দিয়ে দুইবার ট্যাপ করলাম ফোনটা অন হয়ে গেল আচ্ছা আবার দুইবার এখান থেকে আমি খুলে দিলাম খোলার পরে আবার আমি দুইবার ট্যাপ করলাম অফ অফ হয়ে গেল তো এখন আরেকটা ইয়ে করছিলাম ফোনটা যদি টেবিল লিফারে থাকে আমি ওখান থেকে হাতের ফারে ওঠালে আমার লাইট জ্বলবে আমি ট্যাপ করব না বাটন তো চাপ দেবই না ট্যাপ করব না তাহলে আমার ফোনটা আছে এখানে দেখি দেখা যাক আমি এখান থেকে হাতে ওঠাবো আমার অন হয় কি না হয়ে গেছে আমি কোনো কোনো বাটন চাপ দেই নাই আবার অফ হয়ে গেছে তো এই যে আবার রেখে দিলাম আবারও উঠাইলাম এই যে ফোনটা অন হয়ে গেছে এটাই আর যেহেতু দুটা হয়ে গেছে অবশ্যই ফোনে কোনো কল আসলে আপনি যদি ফোনটা জাস্ট কানে ধরেন পকেট থেকে বাইর করে কানে ধরবেন আর কোনো কিছুই করার দরকার নাই ফোনটা রিসিভ হয়ে যাবে অটোমেটিক তো এই টোটালি তিনটা ফাংশন দেখালাম যে তিনটা ফাংশন খুবই অ্যাট্রাকটিভ খুবই ভালো খুবই ফোনের জন্য খুবই স্বাস্থ্যকর ফোনটা অনেক ভালো থাকে ফোনের বাটনটা ভালো থাকে ফোনটা নষ্ট হয় না তো সামনে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ